আসসালামু আলাইকুম দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটিতে যুক্ত হয়েছেন প্রত্যেককে জানাই আমার আন্তরিক প্রীতি ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও আলবাইনা ইয়াদাইক বুক একের পাঁচ নম্বর ভিডিও পরিবার সম্পর্কে টুডেজ ভিডিও ইজ আলবাইনা ইয়াদাইক বুক ওয়ান ভিডিও ফাইভ বিশুদ্ধ আরবি শিখতে এর চেয়ে সহজ পদ্ধতি আর নেই ভিডিওটি পুরো দেখলেই বুঝতে পারবেন এর সাথে আঞ্চলিক শব্দগুলো বলবো এই ভিডিও শেষের দিকে থাকবে গ্রামার যা আরবিতে কথা বলা আপনার জন্য অতি সহজ হয়ে যাবে আশা করি আলবাইনা ইয়াদাইকের সব ভিডিওগুলি এরকমই হবে তো চলুন শুরু করি টুডেজ ফার্স্ট ওয়ার্ড ইজ আম আম অর্থ চাষা ইংলিশ আঙ্কেল আম অর্থ চাষা ইংলিশ আঙ্কেল আম্মা অর্থ চাষি আম্মা অর্থ চাষি ইংলিশ আন্টি ইবনে অর্থ ছেলে ইংলিশ সন ইবনা অর্থ ছেলে ইংলিশ সন ইবনা অর্থ মেয়ে ইংলিশ ডটার হাল হাল অর্থ কি ইংলিশ হট হাল অর্থ কি ইংলিশ হট মেক কোশ্চেন উইথ হাল অ্যান্সার ইয়েস অর নো হাল দ্বারা কোনো প্রশ্ন করলে উত্তর হয় হ্যাঁ অথবা না ওয়ালিদি অর্থ আমার পিতা ওয়ালিদি অর্থ আমার পিতা ইংলিশ মাই ফাদার ওয়ালিদা ওয়ালিদাহু তার পিতা ওয়ালিদাহু তার পিতা ইংলিশ হিজ ফাদার আম্মি অর্থ আমার চাচা আম্মি অর্থ আমার চাচা English my uncle English my uncle আম্মা হো অর্থ তার চাচা আম্মা হো অর্থ তার চাচা ইংলিশ হিজ আঙ্কেল আহি অর্থ আমার ভাই আহি অর্থ আমার ভাই ইংলিশ মাই ব্রাদার আহি অর্থ আমার ভাই ইংলিশ মাই ব্রাদার আহোহু অর্থ তার ভাই আহোহু তার ভাই ইংলিশ হিজ ব্রাদার সাজারা অর্থ গাছ সাজারা গাছ ইংলিশ ট্রি ইংলিশ ট্রি এখানে কয়েকটি আঞ্চলিক শব্দ হচ্ছে আবু পিতা ইংলিশ ফাদার ছেলে আওলাদ অর ইব ইংলিশ সন মেয়ে বিন্ত বিন্ত ইংলিশ ডটার পরিবারকে বলা হয় আইলা পরিবার আইলা ইংলিশ ফ্যামিলি হাদাকে বলা হয় হাদা হাদাকে বলা হয় হাদা ইংলিশ দিস উসরা অর্থ পরিবার ইংলিশ ফ্যামিলি উসরা পরিবার ইংলিশ ফ্যামিলি আইলা পরিবার ইংলিশ ফ্যামিলি সজারাতুল উসরা অর্থ পরিবার গাছ সজারাতুল উসরা অর্থ পরিবার গাছ হাল হাজিহি সজারাতুল উসরা এটা কি পরিবার গাছ হাল হাজিহি সজারাতুল উসরা English this is a family tree is this a family tree is this a family tree answer নাম হাজিহি সজারাতু রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম নাম হাজি সজারাতু রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম হ্যাঁ এটা রাসুল সাল্লাহ আলাই সাল্লামের পরিবার English this is the family of the prophet be upon him this is the family of the prophet peace be upon him sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam ortho peace be upon him peace be upon him hada waliduhu abdullah hada waliduhu abdullah ortho tar pita abdullah haja walidihu abdullah tar abdullah english this is his father Abdullah. This is his father Abdullah. Haza a walidihu অর্থ তার পিতা আব্দুল্লাহ অর্থ আব্দুল্লাহ ওয়াহাদিহি ওয়ালিদাতুহু আমিনা ওয়াহাদিহি ওয়ালিদাতুহু আমিনা তার মাতা Amina English this is his mother Amina English this is his mother Amina ওয়াহাদা জাদ্দুহু আব্দুল মুত্তালিব ওয়াহাজা জাদ্দুহু আব্দুল মুত্তালিব অর্থ তার দাদা আব্দুল মুত্তালিব জাদ্দুহু অর্থ তার দাদা English, this is his grandfather, Abdul Muttalib. আদা আম্মুহুল আব্বাস ওয়া হাদা আম্মুহুল আব্বাস অর্থ তার চাচা Abbas English this is his uncle Abbas আম্মুহু অর্থ তার চাচা ওয়া হাজা আম্মুহু হামজা ওয়া হাজা আম্মুহু আবু তালিব ওয়া হাদিহি আম্মাতুহু সাফিয়া অর্থ তার চাচি সাফিয়া English, this is his auntie Safia. Wahazihi ammatuhu Safia. Ortho tar sasi Safia. English, this is his auntie Safia. Ammatuhu ortho tar sasi. Wahada ibnul Kashim. Wahada ibnul Kashim. Ortho tar putro Kashim. English, this is his son Al Kashim. Wahaza ibnul Kashim. Ortho tar putro Kashim. English, this is his son Al Kashim. এমনইভাবে ওয়াহাজা ইবনুল আবদুল্লাহ ওয়াহাজা ইবনুল ইব্রাহিম ওয়াহাজিহি ইবনাতু ফাতিমা অর্থ তার কন্যা Fatima English this is his daughter Fatima same একইভাবে ওয়াহাজিহি ইবনাতু রুকাইয়া ওয়াহাজিহি ইবনাতু উম্মুল কুলচুম এখন আমরা ছোট ছোট গ্রামারের নিয়ম ফলো করব যা আমার এবং তার মধ্যে সম্পর্ক স্থাপন করে যেমন আনা এবং হুয়া এর মধ্যে সম্পর্ক স্থাপন করে আমার এবং তার নির্দেশ করে ওয়ালিদ অর্থ পিতা আনার ক্ষেত্রে হবে ওয়ালিজি ওয়ালিদি অর্থ আমার পিতা ইংলিশ হিজ ফাদার আর হুয়ার ক্ষেত্রে হবে ওয়ালিদাহু ওয়ালি দুহু অর্থ তার পিতা ওয়ালিদাহু তার পিতা ইংলিশ হিজ ফাদার পিদাতু অর্থ মা ওয়ালিদাতু অর্থ মা English mother English mother for আনা ওয়ালিদাচি ওয়ালিদাচি অর্থ মাই মাদার আমার মা হওয়ার ক্ষেত্রে ফর হুয়া ওয়ালিদা তুহু ওয়ালিদা তুহু অর্থ তার মা ইংলিশ ইজ মাদার আহ অর্থ ভাই আহ অর্থ ভাই ফর আনা আহে অর্থ আমার ভাই ইংলিশ মাই ব্রাদার ফর হুয়া আহহু আখুহু অর্থ তার ভাই English his brother English his brother উক্ত অর্থ বোন উক্ত অর্থ বোন ফর আনা উখজি অর্থ আমার বোন ইংলিশ মাই সিস্টার জি অর্থ আমার বোন ইংলিশ মাই সিস্টার ফর হুয়া ওখ তু হু ওখ তু হু অর্থ তার বোন ইংলিশ হিজ সিস্টার জাদ অর্থ দাদা ইংলিশ গ্র্যান্ডফাদার ফর আনা জাদ্দি অর্থ আমার দাদা মাই গ্র্যান্ডফাদার ফর হুয়া জাদ্দুহু তার দাদা ইংলিশ হিজ গ্র্যান্ডফাদার তু অর্থ তার দাদি জাদ্দা অর্থ দাদি जद्दा तो दादी फर आना जद्दा जद्दाती जद्दाती अमर दादी माइ ग्रैंड मदर फर हुआ जद्दा हु तार दादी English his grandmother English his grandmother अम अर्थ चाचा और आना अम्मी अर्थ अमर चाचा इंग्लिश माई अंकल और हुआ हु और तो तार चाचा और तो तार चाचा English his uncle his uncle अम्मा और तो चाची আম্মা অর্থ চাষি ফর আনা আম্মাচি অর্থ আমার চাষি আম্মাচি অর্থ আমার চাষি ইংলিশ মাই আন্টি ফর হুয়া আম্মা তুহু আম্মা তুহু তার চাষি ইংলিশ হিজ আন্টি নেক্সট ইবনু অর্থ ছেলে বা পুত্র ইবনু অর্থ ছেলে বা পুত্র আনার ক্ষেত্রে ইবনি ইবনি অর্থ আমার ছেলে ইংলিশ মাইসন ইবনি আমার ছেলে ইংলিশ মাইসন হুয়ার ক্ষেত্রে ফর হুয়া ইবনু হু অর্থ তার ছেলে ইংলিশ হিজ সন ইবনা অর্থ কন্যা বা মেয়ে ইবনা অর্থ কন্যা বা মেয়ে ইংলিশ ডটার ইংলিশ ডটার ইবনাতি অর্থ আমার মেয়ে ইবনাতি অর্থ আমার মেয়ে ইংলিশ মাই ডটার ফর হোয়া ইবনাতুহু অর্থ তার মেয়ে ইবনাতুহু তার মেয়ে ইংলিশ হিজ ডটার উসরাহ অর্থ পরিবার উসরাহ অর্থ পরিবার আনার ক্ষেত্রে উসরাতি অর্থ আমার পরিবার ইংলিশ মাই ফ্যামিলি ফর হুয়া উসরাতুহু অর্থ তার পরিবার ইংলিশ হিজ ফ্যামিলি ছবিতে যে চিত্রটি দেখছেন এটা কোনটি সঠিক ওয়ালি দা তুহু ওয়ালি দুহু ওয়ালি দি ধন্যবাদ ভাইয়ের সাথে এখন সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে কাজে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন আছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ